এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মেয়েরাজের আলোচনাতে যাদের সমস্যা হয় যাদের বুঝতে কষ্ট হয় আল্লাহর কাছে এই যে যাওয়ার সিস্টেম আল্লাহর কাছ থেকে আসার সিস্টেম এটা কি আমাদের প্রিয় নবী সাল্লামের যুগে কি প্রথম হয়েছে নাকি এর আগেও এই ধরনের ঘটনা পৃথিবীতে হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই মেয়েরাজুল নবী সাল্লাহ মানতে সমস্যা কোথায় আপনার বিজ্ঞান আপনার জ্ঞান বলছিলাম আমাদের নবীর পূর্বে যে নবী এসেছিলেন ওই নবীর নাম হজরত ঈসা ইবিন মারিয়াম উনি যখন ধর্মের দাওয়াত দিলেন কিছু মানুষ ইমান আনলো আর কিছু মানুষ ইমান আনলো না যারা ইমান এনেছে তাদেরকে বলা হয় হাওয়ার ইন তাদেরকে কি বলা হয় হাওয়ার ইউন বলা হয় যখন আমার নবীজির সঙ্গীদেরকে কি বলা হয় আসহাবুল নবী সাল্লি সাল্লাম সাহাবাই কেরাম ইসা আলাইসাল্লামের যা সঙ্গী ছিল তাদেরকে বলে কি হাওয়ারি রুম রোমানরা হজরত ইসাকে হত্যা করার পরিকল্পনা করলো ঈসা সালাম একটা বাড়িতে আত্মগোপনে ছিলেন অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পেল না ঈসা সালামের একজন হাওয়ারি সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে সামান্য টাকার লোভে ইসা সালামের সন্ধান দিয়ে দিল কার ঈসা সালামের সে দেখিয়ে দিল যে ঈসা কোথায় আছে আমি জানি আমাকে টাকা দাও আমি সন্ধান দিয়ে দিব ওই লোকটা সহ ইহুদিরা ঈসা আলাইসালামের চতুর্পাশে ঘিরে ফেললো এবার তারা ধরজা ভাঙে সেখানে প্রবেশ করলো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ঈসা আলাইসালামের সেই মুনাফিক উম্মত যে টাকার কারণে আল্লাহর নবীর সন্ধান দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির চেহারাকে হুবহু ঈসা আলাইসালামের আকৃতি দান করে দিলেন এবং আল্লাহ পাক ওই ঘর থেকেই হজরত ঈসা আলাইহিসালাতু ওয়াসালামকে সরাসরি আসমানে আল্লাহর কাছে উঠিয়ে নিলেন এটা কি আমি কি কথাকে আমি বানিয়ে বলেছি না কোরআন বলেছে হজরত ঈসা আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর থেকে সরাসরি কোথায় আসমানে তাহলে আসমানে যাওয়ার ঘটনা কি নতুন না পুরাতন মেহরাজুল নবী সাল্লাহ আলী আসাল্লামকে মানতে আপনাদের সমস্যাটা কোথায় মেহরাজুল নবী সাল্লামের বিশ্বাসের ভিতরে আমাদের ইমানের চর্চা আছে ইমান তাজার চর্চা আছে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীজিকে সম্মান দিয়েছেন আমাদের নবীজিকে মেহমান বানিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে গিয়েছেন সেখানে এই উম্মতের জন্য আল্লাহ পাক হাদিয়ে উপহার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন যদি বলুন সোহার আল্লাহ অবাক লাগে মেয়েরাজুল নবীকে মানতে আমাদের কষ্ট হজরত আদম আলাই ইসলামকে প্রথম মানব প্রথম বাবা মানতে আমাদের কষ্ট হচ্ছে কেন চলুন না আল্লাহ আমরা প্রত্যেককে এক একজনকে এক একটা যোগ্যতা দান করেছেন কেউ ভালো বলতে পারে ইসলামের পক্ষে কথা বলুন কেউ লিখতে পারে ইসলামের পক্ষে লিখুন কেউ যুদ্ধ করতে পারে ইসলামের পক্ষে তুমি যুদ্ধ করো লড়াই করো আল্লাহ তোমাকে টাকা দিয়েছে ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে তোমার টাকাকে সিদ্দিক আকবরের মধ্যে তুমি কোরবান করে দাও জুমার বয়ানের পরে ফতির সাহেবের সাথে তর্কাতর্কি করার জন্য বসে থাকবে লাভটা কি চলুন না ইসলামের খেদমত করে যাই মেহরাজুল নবীর যদি আপনার মানতে সমস্যা হয় আপনি রিচার্জ করুন আপনাদের সমস্যা তো আশা করি নেই তাহলে উর্দুগমনে যাওয়ার সেই রীতিনীতি আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম থেকে শুরু হয়েছে নাকি এর আগ থেকেও আদম আলাইসালাম এসেছেন ঠিক কিনা আদম আলাইসালাম উল্লাহ মিনহা জামিয়া আল্লাহ পাক বললেন আদম তুমি তোমার সন্তান সকলকে নিয়ে তুমি পৃথিবীর জমিনে চলে যাও এই বিতু তাহলে নামার ঘটনা এটা নতুন না পুরাতন আর উপরে যাওয়ার ঘটনা পুরাতন হজরত ইদিরিস আলাইসালাম ওয়ারাফা আনাহু মাকানান আলিয়া মাকানান আলিয়া হজরত ইসা আলাইসালাম সেই গড় থেকে সরাসরি কোথায় আসমানে কিন্তু ঈসা আলাই ইসলাম যে আসমানের মধ্যে জীবিত আছেন আসমানের মধ্যে দুনিয়াবি হায়াত নিয়ে সেখানে আসেন কার কোনো সন্দেহ আছে কারণ কেয়ামতের আগে অর্থাৎ ঈসা আলাই ইসলাম আবার পৃথিবীতে আমাদের নবীজির মত হয়ে পৃথিবীতে আগমন করবেন শুরু বলুন সুবাহ আল্লাহ এটা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে সস্তার সাথে সৃষ্টির মহাব্বত ভালোবাসা লেনদেন আদান প্রদান যেটা আমার আল্লাহ আমার নবীজিকে মেহরাজ নবীর মাধ্যমে দান করেছেন ইসলাম বোঝা সহজ যদি আপনি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন আল্লাহ রাবুল আলমিন হজরত ঈসা আলহি সালাতামের ব্যাপারে স্পষ্ট সুরে আল ইমরানের পঞ্চান্ন নম্বর আয়াত إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا আল্লাহ পাক বললেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক হযরত ঈসাকে ডাক দিয়ে বললেন হে ঈসা তোমাকে আমি আমার নিকট নিয়ে যাব ওরাফিউকা ইলাইয়া তোমাকে দুনিয়ার জমিন থেকে আমার নিকট তোমাকে উঠিয়ে নিব ওরাফিউকা ইলাইয়া স্পষ্ট শব্দ অমতাহিরুকা মিনাল্লাদিনা কাফারু কাপের সম্প্রদায় থেকে আমি তোমাকে পবিত্র করে দিব অর্থাৎ ঈসা আলাহিসাল্লামের ব্যাপারে মানুষের মধ্যে ঈসা আলাহিসাল্লামের জন্ম নিয়ে এই পৃথিবীর মানুষ অনেক মতবিরোধ করেছে ঠিক কিনা বলুন মরিয়মকে ধিক্কার দিয়েছে ঈসা নবীকে কি সন্তান বলেছিল বাবা নাই যে আল্লাহ বলছেন কে আমাদের দিন আমি সবকিছু প্রমাণ করে দিব যারা আমার কুদরতকে মানতে চাও না আমি আল্লাহ ঈশাকে বাবা তারা সৃষ্টি করেছি ঈশাকে আমি সজীবিত অবস্থায় এই দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছি কে আমাদের আগে আমি আবার পাঠিয়ে দিব আমার আল্লাহর পক্ষে সম্ভব কিনা কারো সন্দেহ আছে তাহলে আসমানে যাওয়া আসার ঘটনা নতুন নাকি পুরাতন এরা অনেক পুরাতন কোরআন হাদিস রিচার্জ করি না বলে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই বলে মেহরাজুল নবী সাল্লামের ঘটনা শুনলে আমরা চমকিয়ে যাই হ্যাঁ একই রাত্রে মসজিদ হারাম থেকে মসজিদ আসাতে গেল সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আল্লাহ আশা আজিমে গেল আবার একই রাত্রিতে ফিরে আসলো রাতটা কত বড় হয়ে গেল এত দীর্ঘ সফর কিভাবে সম্ভব এবং এত দীর্ঘ বয়ান একই রাত্রিতে কিভাবে সম্ভব এটা সম্ভব এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলো এখানে অসম্ভব কিছু নেই আপনি যদি অসম্ভব বলেন তাহলে সবই অসম্ভব আপনার চোখ অসম্ভব আপনি জীবনে কোনো চান্স ছাড়া এই চোখ দিয়ে সারা জীবন দেখতেছেন বেটারি একদিন তো চান্স দিলেন না চোখে তাহলে আপনার চোখও তো অসম্ভব আমি বলবো যে আপনি মৃত সে বলবো যে আমি জীবিত তাহলে আপনার আত্মাকে আমাকে দেখান রূপকে দেখান দেখাতে পারবে তাহলে অস্বীকার করবেন কিভাবে এটা সম্ভব কার পক্ষে আল্লাহ পক্ষে সম্ভব ফেরাস্তা জগৎকে আপনি দেখছেন না তাই বলে অস্বীকার করতে পারবেন না কারণ ফেরাস্তার প্রতি ইমান আনা ইসলামের মৌলিক বিষয় ঠিক কিনা বলুন আল ইমান ও বিল্লা ও মালাইকাতিহি আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিওয়াদাল মাউত আল্লাহ পাক আমাদেরকে মেয়েরাজুল নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে বুঝবার তৌফিক দান করুন এই রজব মাসে মেয়েরাজুল নবী হয়েছে আল্লাহ পাক আমাদের নবীজিকে শুধু সম্মানিত করে নাই এই উম্মতকেও সম্মানিত করেছেন এবং এই মেয়েরাজের রহমতের ভাগে শুধু আমার নবীর জন্য নয় উম্মতের জন্য রেখেছেন জোর বলুন সুহার আল্লাহ আল্লাহ পাক এই মাসে বেশি বেশি এবাদত করবার তৌফিক দান করুন এটি হচ্ছে মেয়েরাজের মাস আল্লাহ আল্লাহ সরাই তোবার মধ্যে স্পষ্ট বললেন পালা তাসলিম ও না আনফুসাকুম এই রজব মাসে তোমরা নিজের উপর অত্যাচার করিও না এই মাহের রজবে তোমরা নিজের উপর জুলুম করবে না বেশি বেশি আবাদত করবে এবং তোমরা গুণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে